এই বেডরুমে ছয়জন মেম্বার থাকতে পারে ছয়টা বেড আছে যেহেতু আপনার হাইট কতটুকু আমার হাইট 5 ফিট 8 ইঞ্চি আপনার কি এই বেডে থাকতে কোনো প্রবলেম হয় প্রবলেম হয় না আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন আমি প্রায় 3.5 মাসের মধ্যে এখানে আছি আর এখানেও আরেকজন ভাইয়াকে দেখা যাচ্ছে হ্যালো ভাইয়া হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে প্রায় 4 থেকে 4.5 মাস থেকে আছি আচ্ছা আপনি যেহেতু এই বেডে আছেন আপনার কি থাকতে কোনো প্রবলেম হয় না আমার কোনো প্রবলেম স্পেসের কোনো প্রবলেম আচ্ছা ভাইয়ার বেডটা একটু দেখাই এটা হচ্ছে ভাইয়ার বেড এটা হচ্ছে আমাদের কজি বেডের সাথে প্রত্যেকটা বেডের সাথে আমাদের একটা অ্যাটাচ টেবিল ওখানে লকার ওই পাশে রাখার জন্য স্পেস আছে জিনিসপত্র এখানেও জিনিসপত্র রাখার জন্য আরেক পাশে স্পেস আছে আর প্রত্যেকটা রুমেই হচ্ছে আমাদের এসি সেট করা প্রত্যেকটা রুমের জন্যই আলাদা আলাদা রাউটার দেওয়া থাকবে বেশিরভাগ স্টুডেন্টরাই এখানে থাকে কারণ ওরা হচ্ছে ফ্রেন্ড বানাবে রুমমেটদের সাথে একসাথে খেতে যাবে উপরে ডাইনিং এ একসাথে থাকতে পছন্দ অ্যান্ড হচ্ছে এখানেও আমাদের কজি প্যাকেজেও আমাদের কিন্তু ট্রায়াস প্যাকেজ আছে যেমন আপনি একদিন তিন দিন প্যাকেজেও নিতে পারেন আপনি হচ্ছে সাত দিন পনেরো দিনেরও প্যাকেজ নিতে পারেন আপনি তিরিশ দিনেরও প্যাকেজ নিতে পারেন সো ট্রায়াস অপশন আছে কজিতেও